হ্যালো আবারও সবাইকে নমস্কার আজকে আমি আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে এসেছি টপিকটি হলো কিভাবে কিউ এক্সটেনশনের মাধ্যমে ইউটিউব ভিডিও এসিও করবেন চলুন তাহলে দেরি না করে আমাদের ভিডিওটি দেখা যাক সঙ্গে থাকবেন এটা হচ্ছে আমার চ্যানেল চ্যানেলে গিয়ে আমি আমি যে আমার চ্যানেল আমার চ্যানেলের পরে যে যে ভিডিওটা এডিট করব মানে এসিও করব সেই ভিডিওতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন এই পাশে এই যে বিডিও বিডিকিউ এক্সপ্রেশনের মাধ্যমে এসিও স্কোর এসিও স্কোর হচ্ছে এখন একশো থেকে জিরো মানে পুরোটাই টোটাল হচ্ছে এসিও স্কোর জিরো তারপরে হচ্ছে দেখেন টাইটেল নাই ঠিক নাই ট্যাগ ঠিক নাই ডিসক্রিপশন ঠিক নাই আই কার্ড আই কার্ড দেওয়া আছে এটা হচ্ছে আমার পুরনো একটা ভিডিও আমি নতুনভাবে এসিও করে দেখাচ্ছি পুরোটা এখন যে যখন আমরা এসিও করতে যাবো তখন হচ্ছে প্রথমে আমাদের করতে হবে এডিট এডিট ভিডিও এডিট ভিডিওতে ক্লিক দিব এডিট ভিডিওতে ক্লিক দিলে দেখবেন এখানে কোনো কিছু নাই ডেসক্রিপশন নাই টাইটেল নাই তারপরে হচ্ছে আপনার ট্যাগ নাই দেখেন এই যে এসিএস কোডটা দেখাচ্ছি আপনাকে এই যে ACS code count tag count tag count zero tag count 0 tag volume 0 keyword in description 0 report keyword zero সব কিছু জিরো আমরা জিরো থেকে শুরু করব এখন হচ্ছে প্রথমে যখন ভিডিও শিও করবেন ইউটিউব চ্যানেল ভিডিও কোনো একটা ইস্যু করবেন প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট থামনাইলটা ঠিক থাকতে হবে থামনাইলটা একদম আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে হবে থামনাইল যত আকর্ষণ আকর্ষণ থাকবে বা যত সুন্দর হবে তত তত হচ্ছে আপনার মানুষরা আপনার ভিডিও দেখার জন্য ক্লিক করবে থামনাইলটা মনে করেন আমাদের এডিট করা আছে আমি থামনাইলটা দিয়ে দিলাম <clears throat> তারপর টাইটেলে আসি টাইটেলে আসার পরে এখন এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওটা কি কি কিসের ভিডিও এটা প্রথমে জানাটা জরুরি যেহেতু আমাদের ভিডিওটা আছে ফর্মাল ইন্ট্রোডিউস একটা একটা ইন্ট্রোডিউসের একটা ভিডিও যেহেতু ফর্মাল বা ফর্মাল নাকি ইনফর্মাল এটাও একটা বিবেচনার বিষয় যেহেতু ফর্মাল ইন্ট্রোডিউস ফর্মাল ইন্ট্রোডিউস তাহলে আমাদেরকে কি করতে হবে টাইটেলটা যেহেতু ইউনিক নিতে হবে ফর্মাল ইন্ট্রোডিউসের ইউনিক টাইটেল কি পাওয়া যেতে পারে ফর্মাল ইন্ট্রোডিউস লিখে সার্চ দিলে formal introduce interview self self self introduce interview how to introduce yourself এখন হচ্ছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমি দিয়েছিলাম তারপর কেটে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য formal introduce for beginner formal introduce for বিগিনারটা হচ্ছে কোথাও পাবেন না মানে এটা হচ্ছে ইউনিক ফর্মাল ইন্ট্রোডিউস এই যে কোথাও হচ্ছে ওইটা হচ্ছে ওইটা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ইউনিক আমি নিয়েছিলাম এখন হচ্ছে আমরা এটা এটা নিব ফর্মাল ইন্ট্রোডিউস ফর বিগিনার তারপর নিয়ে এটাতে বসিয়ে দিব আমাদের চ্যানেলটা হচ্ছে নতুন টাইটেলগুলা লং টাইটেল নেওয়া সব থেকে ভালো কারণ হচ্ছে চ্যানেল নতুন চ্যানেলগুলো সহজে র্যাঙ্ক হয় না মানে সার্চ ইঞ্জিনে আসে না তাহলে আমরা এখানে হচ্ছে এক থেকে একশো পর্যন্ত লিখতে পারবো এখানে হচ্ছে আমরা তেত্রিশে আছি তেত্রিশ আরও অ্যাড করতে পারবো সেলফ সেলফ ইন্ট্রোডিউস এটা লিখলাম তারপর হচ্ছে আরও আছে রাজন ত্রিপুরা রাজন ত্রিপুরা হচ্ছে আপনার চ্যানেলের চ্যানেল নামটা এখানে লিখে দিলাম এটা লেখার পরে আমাদের কাজ থাকবে ডেসক্রিপশনে আমরা হচ্ছে ডেসক্রিপশন আগে লিখবো না তবে হচ্ছে আমরা আগে লিখবো হচ্ছে ট্যাগ আগে লিখবো ট্যাগ ট্যাগকে কেন্দ্র করেই আমরা হচ্ছে ডেসক্রিপশন লিখবো এটা কপি করলাম কপি অ্যান্ড পেস্ট এখান থেকে এই যে একটা টাইটেল এটা হচ্ছে আমার চ্যানেলের আমার এই ভিডিওর মেইন টাইটেল হচ্ছে এটা এইটাকে কেন্দ্র করে আমি পাঁচটা কি কিওয়ার্ড বের করব প্রথম কিওয়ার্ডটা হতে পারে formal formal introduced for beginner এটা একটা কিওয়ার্ড দ্বিতীয় কিওয়ার্ডটা হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস ইন ইন্টারভিউ এটা হচ্ছে দ্বিতীয় কিওয়ার্ড তৃতীয় কিওয়ার্ড হচ্ছে রাজল ত্রিপুরা এখন হচ্ছে একটা নিলে ফর্মাল ইন্ট্রোডিউস এটা একটা কি কিওয়ার্ড ফর্মাল ইন্ট্রোডিউস এখন হচ্ছে তিনটা চারটা আরও কম থেকে পাঁচ থেকে ছয়টা নিলে সব সব থেকে ভালো হয় formal introduce for beginner formal introduce interview formal introduce best how to introduce না এখানে দিতে পারি formal introduce by Rajan formal introduce by Rajan এই যে আমাদের যে একটা দুইটা তিনটা চারটা চারটা এই এই চারটে কোথা থেকে এই চারটে কিওয়ার্ড কোথা থেকে আসতো এই চারটে কিওয়ার্ড হচ্ছে আমরা টাইটেল থেকে নিলাম প্রথম কিওয়ার্ডটা আমরা কপি করে নিব কপি করে নেওয়ার পরে কপি আমরা হচ্ছে ডিসক্রিপশন ডেসক্রিপশন হচ্ছে পরে লিখব প্রথমে হচ্ছে আমরা যাব কি ট্যাগে ট্যাগে এখানে কপি করব কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার রাই এই যে কিওয়ার্ডের রেঞ্জ হচ্ছে সিক্স একশোটের ছেষট্টি সার্চ বারে প্রথমটা আসবে এক এখন হচ্ছে এই যে এটা দিলাম তো এখন হচ্ছে এদিকে চারটা কিছুতে ইয়া হতে পারে এই যে এগারো এসিএস কোড হচ্ছে এগারো ইন্টু এইট এগারো ইন্টু আট এটা করার পরে এটা প্রেস করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিডিকিউ আইকন বিডিকিউ আইকনের উপর ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দু একটা সাজেস্ট করবে যেটা আমার সাথে ম্যাচ একটা দুইটা যেটা সাজেস্ট করবে ওটা আমি নিয়ে নিলাম এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক প্রথম কিওয়ার্ডের কাজ শেষ এখন হচ্ছে আমরা যাব দ্বিতীয় কিওয়ার্ড দ্বিতীয় কিওয়ার্ডটা কপি করে নিব কপি করে নেওয়ার পরে আবার এখানে পেজ করব যে পেজ করলাম পেজ করার পরে সেম আগে যে যেরকম করছি এখন সেই সেভাবেই করব বিডি কিউ আইকনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে যেটা সাজেস্ট আসবে সাথে সাথে সেটা আমরা কপি করে সিলেক্ট করে নিব নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে আবার তৃতীয় কিওয়ার্ডটি কি আছে তৃতীয় কিওয়ার্ড হচ্ছে রাজন ত্রিপুরা এটা হচ্ছে আমার চ্যানেলের নাম copy paste Rajan Rajan Tripura self introduce এটা আসছে এটাও নিয়ে নিই এখন দেখি কত আসছে এদিকে এস স্কোর এস স্কোর হচ্ছে আটাত্তর আটাত্তর কাউন্ট ট্যাগ কাউন্ট হচ্ছে ট্যাগ কাউন্ট হচ্ছে পাঁচ থেকে দুই ট্যাগ ভলিউম হচ্ছে পাঁচ থেকে চার তারপর হচ্ছে কি কিউআর টাইটেল থেকে আসছে কিউআর টাইটেল থেকে আসছে পাশে পাঁচ কিওয়ার্ডস ইন ডেসক্রিপশন থেকে পাশে পাঁচ টাইটেল ট্রিপল টাইটেল থেকে পাশে পাঁচ এখন হচ্ছে এটা কেমনে আসলো ট্যাগ কাউন্ট একটা কাউন্টের উপর যদি আমরা মাউস পয়েন্টারটা যদি রাখি দেখতে পাবেন এখানে হচ্ছে adding less twenty tags to video gets full points here এখানে আছে এই ট্যাগ এই ট্যাগে হচ্ছে আমরা কি করতে হবে বিশটা ট্যাগ ইউজ করতে হবে এখানে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি এখানে এই ট্যাগটা বিশটা ট্যাগ ইউজ করার জন্য তাহলে আপনি বিশটা যদি ফিল করতে পারেন তাহলে আপনি হচ্ছে পাশে পাঁচ পেয়ে যাবেন তারপর টেক ভলিউম টেক ভলিউমটা হচ্ছে আপনার এই যে এই ট্যাগ তারপরে এখানে ডেসক্রিপশনে ট্যাগ টাইটেল ট্যাগ সব কিছু যদি সব কিছুর উপর নির্ভর করেই হচ্ছে টেক ভলিউমের স্কোরটা দেখায় তারপরে হচ্ছে আপনার এখানে আরও একটা কী দেখাচ্ছে কিওয়ার্ড টাইটেল কিওয়ার্ড টাইটেল টাইটেলটা কিওয়ার্ডে কিওয়ার্ড টাইটেলটা কিওয়ার্ডের সাথে ম্যাচ আছে কিনা টাইটেল এই যে আমরা যে কিওয়ার্ডগুলো নিচ্ছি এটা টাইটেলের সাথে ম্যাচ আছে কিনা সব কিছু তো আমরা টাইটেল থেকেই নিলাম তাহলে ম্যাচ থাকারই কথা তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন টাইটেলটা ডেসক্রিপশনে আছে কিনা অবশ্যই আমরা পেজ করে দিছিলাম এই যে পেজ করে দিছিলাম এটার জন্য এখানে পাশে পাঁচ এখানে হচ্ছে পাশে পাঁচ পাশে পাঁচ তারপরে ট্রিপল কিওয়ার্ডস ট্রিপল কিওয়ার্ডস মানে কি এই যে কিওয়ার্ড এই যে এখানে টাইটেল যে কিওয়ার্ডটা আছে ডেসক্রিপশনে দিলাম ডেসক্রিপশনে যে কিওয়ার্ডটা আছে আমরা হচ্ছে টাইটেল ইয়েতে দিলাম কোথায় ট্যাগে দিলাম ট্যাগে কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি কোথায় এখন হচ্ছে আমরা কি করব ট্যাগ কাউন্ট ট্যাগ কাউন্টটা আমরা ক্লিয়ার করব ট্যাগ কাউন্টটা এখন আমরা কোথায় আছি রাজুল ত্রিপুরা রাজুল ত্রিপুরা পরে তৃতীয়ত ফর্মাল ইন্ট্রোডিউস এটা কপি করব চার নাম্বার ট্যাগ চার নাম্বার ট্যাগটা কপি করার পরে এখানে আমরা আবার সেম একইভাবে পেস করব পেস করার পরে এখানে ক্লিক দিব ক্লিক দেওয়া যেটা যেটা সাজেস্ট করবে সেটা আমরা নিয়ে নিব এটা এই বিডিকিউতে যদি আপনি পেড করে নিতে পারেন তাহলে অনেকগুলো আরও কিওয়ার্ড সাজেস্ট করতো যেহেতু ফ্রি ভার্সন যতটুকু দিচ্ছে ততটুকু নিচ্ছে তারপরে হচ্ছে ফর্মাল ইন্ট্রোডিউস বাই রাজন এটা ক্লিক করলাম ক্লিক করে কপি করলাম কপি করার পরে আবার গেলাম যে formal introduce by Rajan Rajan পরে আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখবেন যেটা সাজেস্ট করবে সেটা নিলাম রাজন নান্দু এটা নিলাম না কারণ সেটা অনেক হাই নান্দু আচ্ছা দেখি আর কত কত হলো তিনশো আরও কয়েকটা কিবোর্ড adolatda deb bila এখন হচ্ছে আমাদের আটাত্তর আটাত্তর দশমিক টু এস স্কোর এখন সব কিছু ঠিকঠাক আছে এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে শুধু ট্যাগ ভলিউমটা বাড়াতে হবে ট্যাগ ভলিউম দেখবেন এখানে ট্যাগ ভলিউম যখন বাড়াতে যাবেন এদিকে ট্যাগ ট্যাগ কাউন্ট যখন বাড়াতে যাবেন ট্যাগ ভলিউম তখন কমতেও পারে এটা কোনো কারণ নাই আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এমনি ইয়া হয়ে যাবেন মানে এসিওটার e র্যাঙ্কে যাবে এটা যখন দিয়ে কী অবস্থা হয় তিনে নেমে যাচ্ছে তারপরে নিচের টারটা দিই ব্যাস ফর্মাল ব্যাস ফর্মাল ইন্ট্রোডিউস ভিডিও হচ্ছে দেখেন আপনার হচ্ছে এখানে ট্যাগ বিশ এখানে কয়টা ট্যাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আরও কমপক্ষে বিশটা বিশটা কী করলে বিশ আরও দশটা দশটা ট্যাগ ইউজ করলে তখন আমরা বিশটা ট্যাগ পরিপূর্ণ হব পরিপূর্ণ হবে যখন পা বিশটা আমরা ইউজ করতে পারবো তখন এখান থেকে এখানে কি অ্যাকাউন্টে পাশে পাঁচ হয়ে যাবে formula best formula best best BT formula থেকে কী কী আছে দেখি বেস্ট ইন্ট্রোডিউস একটা আসতে একটা নিয়ে নিলাম তারপরে হচ্ছে কি একটা নিয়ে বাই রাজা বাই রাজা কপি কপি করার পরে আবার এখানে গেলাম আবার সেম আগের মতো বাইরাজন কত শো করছে পাশে পাশে টেন তারপরে আমরা কি করব রাজন রাজন রাজন আমরা হচ্ছে কিওয়ার্ডটা টাইটেল ইয়েতে ট্যাগটা বসানো শেষ বসানো শেষের পরে আপনারা হচ্ছে দেখতে পাবেন এখানে কি tag volume total SEO score হচ্ছে তিরানব্বই দশমিক চার তারপর হচ্ছে ট্যাগ কাউন্ট ট্যাগ কাউন্ট হচ্ছে পাশে পাঁচ পাশে পাঁচ পাওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে ট্যাগটা হচ্ছে বিশটা হয়েছে হয়তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এই যে বিশটা হওয়ার কারণেই কী হয়েছে পাশে পাঁচ টেক ভলিউম টেক ভলিউম কিন্তু এখানে কমে যাচ্ছে টেক ভলিউম আশা করি আরও বাড়ানো যাবে কিওয়ার্ড সব কিছু ঠিকঠাক আছে তারপর এখানে আমরা কপি করব এই যে কপি করার পরে আমরা এখানে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা কি করব আমরা টাইট ডেসক্রিপশনটা এটার উপর নির্ভর করেই এটার উপর নির্ভর করেই আমরা কিন্তু ডেসক্রিপশন লিখব আমার কিন্তু ডেসক্রিপশন লেখা ছিল এক্সটেনশনটা আমি কপি করে আনবো ডেসক্রিপশনটা আমরা হচ্ছে কপি করব কপি করার পরে পেস্ট কপি করার পরে হচ্ছে পেস্ট এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ডিসক্রিপশন যখন লিখবো দেখেন আই এম রাজন ত্রিপুরা এখানে ত্যাগে কিন্তু রাজন ত্রিপুরা আছে এই রাজন ত্রিপুরা তার ত্যাগেও আছে ট্যাগও আছে কি টাইটেলেও আছে রাজন ত্রিপুরা আই এম না going to talk about self introduce self introduce for beginner এটা কিন্তু ট্যাগও আছে টাইটেলও আছে ফর্মাল ইন্ট্রোডিউস এটাও আছে for beginner begin for formal এটা কিসের উপর নির্ভর করে লিখছিলাম এটা লিখছি হচ্ছে ট্যাগের উপর নির্ভর করে এই যে ট্যাগ ট্যাগ ডিসক্রিপশন লেখার সহজ উপায় হচ্ছে ট্যাগটা কপি করবেন কপি করে এখানে পেজ করবেন পেজ হচ্ছে পেজ করার পরে পেজ করার পরে কীরকম হবে এই যে ফর্মাল এটা হচ্ছে জাস্ট পেজ করা ট্যাগ পে ট্যাগ কপি করে পেজ করা এই ফর্মাল ইন্ট্রোডিউস ফর বিগিনার এটা একটা কমা দেওয়া আছে কমার পরে আছে এন্টার দিব এন্টার দেওয়ার পর এটা দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স বানাবো তাহলে হচ্ছে ফুলি ফুল যে কিওয়ার্ডগুলো আমরা টাইটেলে ছিল এই কিওয়ার্ডগুলো আমরা ডেসক্রিপশনে দিতে পারবো এই এই কিওয়ার্ডগুলো আবার ট্যাগেও দিতে পারবো তাহলে আমরা একটা কিওয়ার্ড তিনভাবে ইউজ করতেছি এই যে তিনভাবে ইউজ করার ফলে কি হয় ট্রিপল কিওয়ার্ড যে কিওয়ার্ড ইন টাইটেল তারপরে ট্রিপল কিওয়ার্ড ট্রিপল কিওয়ার্ডগুলো আমরা ইউজ সুন্দরভাবে ইউজ করতেছি বলে এখানে পাশে পাশ পাচ্ছি এভাবে আপনারাও কী করবেন আপনারাও প্রথমে টাইটেল নির্বাচন করবেন টাইটেল নির্বাচন করার পরে হচ্ছে আপনার ট্যাগ ট্যাগ সিলেকশন করবেন ট্যাগ যদি ট্যাগ যদি ঠিক থাকে এখানে এসইও স্কোর যদি নাইনটি প্লাস হয় তাহলে ঠিক আছে এটা আস্তে এটা আস্তে আস্তে কিন্তু এটা বেড়ে যায় কারণ হচ্ছে যখন ভিডিও মানুষ দেখে যখন লাইক কমেন্ট শেয়ার যখন হয় ওটা অটোমেটিক একশোটা র্যাঙ্কে চলে আসবে তারপরে হচ্ছে আপনার এটা করার পরে এখানে আমরা হচ্ছে প্লেলিস্ট সিলেক্ট করব প্লেলিস্ট সিলেক্ট করার পরে আপনার প্লেলিস্ট প্লেলিস্ট যদি না থাকে আমরা ক্রিয়েট করে লিস্টে আমরা টাইটেল নাম বসে আমরা ক্রিয়েট করতে পারি শুধু ক্রিয়েট নয় ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে আগে একটা শেপ দিই ও আর একটা কথা আছে এখানে হচ্ছে যেটা আপনার আপনার ট্যাগটা কপি করছেন ট্যাগটা কপি করার পরে এখানে আপনারা হচ্ছে ডেসক্রিপশন লিখছেন ট্যাগের উপর নির্ভর করে আবার ট্যাগটা আবার কি করবেন হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার সময় মনে রাখবেন হ্যাশট্যাগ কীভাবে দেওয়া যায় একটা আছে রাজন রাজন ত্রিপুরা এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু আমরা আমি বড় দিচ্ছি এবার তারপর এটাও একটা এটাও একটা হ্যাশট্যাগ তারপর আমি যদি আরেকটা দিই ছোটো হাতে রাজর বিপরীত এটাও এটাও একটা হ্যাশট্যাগ এই যে এটাও একটা হ্যাশট্যাগ এভাবে আপনারা কী করবেন প্রথমে ট্যাগ দিবেন ট্যাগে ডেসক্রিপশন লিখবেন ডেসক্রিপশন লেখার পরে আবার ওই ডেসক্রিপশনটা একটা পেজ করে দিবেন পেজ করার পরে আবার কী করবেন এটা এটা হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে কী করবেন একটা প্লেলিস্ট তৈরি করবেন প্লেলিস্ট তৈরি করার পরে এখানে আছে নট ইটস ফর এই সম্পর্কে তো আপনারা জানেন আমি আর বলছি না এটা নিয়ে তারপরে হচ্ছে আপনারা শেপ দিবেন শেপ দেওয়ার পরে আপনাদের একটা কাজ থাকতে পারে আর একটা কাজ আছে এই কাজটি হলো শেপ দেওয়ার পরে এখন তো আমরা বিদ্যুতে এসিও করছি আমাদের এসিও স্কোর হচ্ছে এখন তিরানব্বই দশমিক ফোর তিরানব্বই দশমিক চার এখন হচ্ছে আমরা কি করব হ্যাঁ, আমরা আছে প্লেলিস্ট প্লেলিস্টটাও কিন্তু কি করতে হবে প্লেলিস্টটা কিন্তু অ্যাসিও করতে হবে প্লেলিস্টটা অ্যাসিও করতে প্রথমে আমাদেরকে কোথায় যেতে হবে প্রথমে হচ্ছে আমরা তো স্টুডিও হ্যাঁ স্টুডিওতে আছে স্টুডিওতে পরে তারপর প্লেলিস্ট থাকবে এদিকে আচ্ছা নতুনভাবে যাই এই যে ইউর অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট পরে আবার দেখতে পাবেন এখানে স্টুডিও আবার ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এখানে স্টুডিও হ্যাঁ ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আপনারা কি করবেন স্লো হচ্ছে হ্যাঁ, এই যে ইউটিউব স্টুডিও যাওয়া আসার পরে আপনারা দেখতে পাবেন প্লেলিস্ট এই যে প্লেলিস্ট প্লেলিস্টে ক্লিক দিব প্লেলিস্টে ক্লিক দেওয়ার পরে কোনটা আছে সেলফ ইন্ট্রোডিউস এই যে এখানে পেন্সিল বা আইকনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে ক্লিক দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে ক্লিক দিব পেন্সিল কোনো আবার ক্লিক দেবো ক্লিক দিয়ে এখানে কি করব আমরা ওই যেটা প্লেলিস্টের নাম প্লেলিস্টের নাম থাকবে তারপর আরও নিচে থাকবে নিচে আরেকটা আইকন পেন্সিল আইকন থাকবে যেটা হচ্ছে আপনাদের কি এই যে সেলফ ইন্ট্রোডিউসের যত ইয়ে আছে যত কিওয়ার্ড আছে কিওয়ার্ডগুলো এখানে দিয়ে রাখবেন প্লাস হচ্ছে আপনার নামে রিলেটেড আপনার আপনার নাম রিলেটেড যত আপনার এই চ্যানেলের রিলেটেড যত কিওয়ার্ড আছে তো সবগুলো হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবেন তাহলে সেভ দিবেন সেভ দিবেন কাজ শেষ তাহলে আমাদের ভিডিও এসে কাজ শেষ এখন হচ্ছে আমরা আবার ইউটিউবে যাব এডিটিং করার পরে আপনার হচ্ছে আমরা শেষ করতে একটু দেখে নিই ও আর এখানে আর বাকি বাকি আছে কাজ এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চেকলিস্ট নাইন নয় থেকে সাত পাচ্ছি এখানে চেকলিস্টে চেক করব এখানে হচ্ছে এখানে যদি আপনাদের এইখানে যদি রেড বা ক্রস আশা করি এগুলো আছে আপনাদেরকে বোঝাতে হবে না আপনারা নিজে নিজেরা পারবেন